আসবে আবার ওমর তারিখ আসবে আবার মুসা খালিদ আসবে আবার ওমর তারিখ আসবে আবার মুসা খালিদ কাটবে শঙ্কার এই কালো রাত কাটবে শঙ্কার এই কালো রাত জাগরণে জনতার ভাঙবেই নিত আসবে আবার ওমর তারিখ আসবে আবার মুসা খালি আসবে আবার অমর তারি আসবে আবার মুসা খালি যত যাতনার এই দিন থাকবে না বুঝ নারী শিশু কাঁদবে না যত যাতনার এই দিন থাকবে না বুঝ নারী শিশু কাঁদবে না সোনালি সুদিন জানি আসবে ঠিক আসবে আবার মোর তারিখ আসবে আবার মুসা খালিদ আসবে আবার মোর তারিখ আসবে আবার মুসা খালিদ কাশ্মীর আফগান সবে হুশিয়ার জাগতে হবে সুদ নিতে আবার কাশ্মীর আফগান সবে হুশিয়ার জাগতে হবে সুদ নিতে আবার উড়িয়ে দিতেই হবে মার্কিন ভিত আসবে আবার অমর তারিখ আসবে আবার মুসা খালিদ আসবে আবার অমর তারিখ আসবে আবার খালি বঞ্চিত মুসলিম বীর জনতা উঠো আবার জেগে নব বারতাপ বঞ্চিত মুসলিম বীর জনতা ওঠো আবার জেগে নব বারতাপ সোনালি দিনের তুমি হও মুজাহিদ আসবে আবার অমর তারিখ আসবে আবার মুসা খালিদ আসবে আবার ওমর তারিক আসবে আবার মুসা খালিদ ঠিক কি না অমরের মতো অমর কামত পর্যন্ত আল্লাহ তালা পাঠাবেন ঠিক কি না সেই অমরের মতো আকৃতির অমর হয়তো আসবে না কিন্তু অমরের মতো সাহসী লোক দুনিয়াতে আসবেই আসবে ইনসা আমার সামনে থাকা যুবক আর তরুণ ভাইদেরকে এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাদেরকে খালেদ বিন ওয়ালিদের ভূমিকা অবতীর্ণ হতে হবে ইসলামের বীর সিপাহ সালার বীর সেরানি সেরে খুদা আলী কার্লাহু আমর ইবনুল খাত্তাব হামজার আদি আল্লাহ আনহুর ভূমিকায় যদি আপনারা অবতীর্ণ হতে পারেন তাহলে মুসলিম মিল্লাতের উপরে চলমান এই জুলুম নির্যাতন নিষ্পেষণের স্ট্রিম রোলার কিন্তু নিঃশেষ হয়ে যাবে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না অমরের যুগ রাশেদার সেই খিলাফ ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা পৃথিবীতে আর তুমি প্রভু দেবে নাম পৃথিবীতে আর তুমি প্রভু দেবে নাম খুলে সোনালি দোর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না হমর বলনি দেবে হামজা খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রসুল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানের আহাজারিতে বয় বতসে বিষণ্ণতা পৃথিবী দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মানেরি আহাজারিতে বয় বাতাসে বিষণ্নতা পুনরায় পাঠাও গো মোর আবার পুনরায় পাঠাও গো মোর আবার কাটুক ধারে ঘোর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না